হ্যালো পায়োনিয়ার্স চলে আসলাম পাই সংক্রান্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমরা পাই সংক্রান্ত দুটো সমস্যা সমাধানের চেষ্টা করব এই দুটো সমস্যাই কমিউনিটি থেকে এসেছে আমার ভিডিওর নিচে আপনারা অনেকে কমেন্ট করে এই দুটো সমস্যা বারবার জানিয়েছেন বারবার আমাকে প্রশ্ন করেছেন এছাড়াও টেলিগ্রামে আমাকে নক করেছিলেন ফেসবুকে অনেকে আমাকে নক করেছেন আমাকে অনেকে ইমেইলও জানতে চেয়েছেন সমস্যা দুটো কমন দেখে আমি এটার উপর একটা ভিডিও মেক করছি আশা করছি ভিডিওটা মন দিয়ে দেখবেন যে দুটো সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথম সমস্যাটা হচ্ছে আমি মাইগ্রেশন করে ফেলেছি কিন্তু আমার ওয়ালেটে এখনও আমার ব্যালেন্সটা দেখাচ্ছে না যে ব্যালেন্সটা আসার কথা সেটা এখনও আসেনি আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমার রেফারেল টিম যারা আছে তারা এখনও ওয়াইসি করেনি তাহলে আমি যদি এখন মাইগ্রেশন করে ফেলি এবং আমার ব্যালেন্স যেটা উইথড্রাবল ব্যালেন্স সেটা যদি আমার ওয়ালেটে চলে যায় তাহলে আমার রেফারেল টিমের যারা আছে তারা যখন কেওয়াইসি কমপ্লিট করবে এবং সেখান থেকে আমি যখন পাই আরও পাবো তাদের কেওয়াইসি করার ফলে আমার সেই পাইটা সরাসরি আমার ওয়ালেটে নিজে থেকে যাবে নাকি এটাতে কোনো সমস্যা হতে পারে তো এই দুইটা বিষয় আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আশা করছি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না কারণ এই বিষয়গুলো আমি এর আগে আমার প্রত্যেকটা পাই সংক্রান্ত ভিডিওতে কিছু না কিছু আলোচনা করেছি আপনারা হয়তো খেয়াল করে দেখেননি তাই বিষয়গুলো নিয়ে আবার আপনাদের প্রশ্ন করতে হচ্ছে অনুরোধ করব বিশেষভাবে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে এই সমস্যাটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আর তার আগে যারা পাই মাইনিং করেছেন পায়ের যারা মাইনার রয়েছেন আপনারা মাইনিংয়ের পাওয়ারটা ইতিমধ্যে বুঝে ফেলেছেন নতুন ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের যে পাওয়ার সেটা আশা করছি বুঝে ফেলেছেন পায়ের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমি কথাটা বলছি এই জন্যে প্রশ্ন দুইটার উত্তরে যাওয়ার আগে সমাধানে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা মাইনিং অ্যাপসকে আমি পরিচয় করিয়ে দিতে চাই স্ক্রিনে আকর্ষণীয় ইন্টারফেস সমৃদ্ধ যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতোশি বিটিসিএস মাইনিং এটা শেষ হবে ডিসেম্বরের বাইশ তারিখে অর্থাৎ মাইনিং ডিসেম্বরের বাইশ পর্যন্ত ফ্রিতে করা যাবে তারপরে এটা মার্কেটে লঞ্চ হবে বলে এদের হোয়াইট পেপারে বলা হয়েছে আপনি এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না হোয়াইট পেপার আপনি চাইলে পড়ে নেবেন এই মাইনিং অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এটাতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে মাইনিং করবেন সেটা আমার অনেক ভিডিও বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর অনেক অনেকে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন আমার আগের ভিডিওগুলো দেখে যারা করেননি তারা করে ফেলুন কারণ আমার মনে হচ্ছে আমি যতটা রিসার্চ করেছি এটা সম্পর্কে আমার মনে হচ্ছে এটা ডিসেম্বরের মধ্যেই দুই হাজার বাইশের ডিসেম্বরের মধ্যেই খুব ভালো একটা প্রফিট কিন্তু দিতে পারে অনেকে বলছে এটা এক হাজার ডলারে লঞ্চ হবে অনেকে বলছে যে ইথারিয়ামের সমান প্রাইস হবে তবে এই প্রজেক্টটা কিন্তু সাতোশি নাকামতোর যে বিটকয়েনের যে প্রসেসটা ছিল বিটকয়েন মার্কেটে আসার সময় বিটকয়েনের যে ব্লক চেন যেভাবে যা ডেভেলপ করা হয়েছিল তারা সেভাবেই করছে বলে কোর টিম থেকে জানানো হয়েছে তাতে করে খুব ভালো একটা প্রাইসে এটা মার্কেটে লঞ্চ হবে এবং পরবর্তীতে খুব ভালো প্রফিট দেবে খুব বেশি দিন সময় নেই যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ যারা জয়েন করেননি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করবেন করার পরে এই বাটনটা পাবেন এই বাটনটা না পেলে এটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন কিভাবে কোথায় পাবেন সেগুলো যদি জানতে হয় আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো একটু দেখে নেবেন তো এখানে ক্লিক করার পরে এই যে জায়গাটা আমি ঘিরে দিয়েছি লাল দিয়ে এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই মাইনিং পেজটাতে মাইনিং পেজে আসার পরে আপনারা এইখানে দেখতে পাবেন মাইনিং লেখা আছে এই মাইনিংয়ে যখন আপনি ক্লিক করবেন আমার দেখতে পাচ্ছেন এখন মাইনিং চলছে এই ঘুরতে দেখতে পাচ্ছেন তার মানে আমার মাইনিং চলছে এখানে আপনার আপনারা যখন মাইনিং বাটন পাবেন স্টার্ট মাইনিং লেখা পাবেন সেখানে ক্লিক করলে আপনাদের কেওয়াইসি করতে হবে অর্থাৎ আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে আইডি ভেরিফিকেশান করতে হবে করার পরে আপনার আপনাদের মাইনিংটা অটোমেটিক শুরু হয়ে যাবে এবং মাইনিং কন্টিনিউয়াসলি চলবে শুরু চব্বিশ ঘন্টা অন্তর একবার এখানে ঢুকতে হবে এবং আপনার ব্যালেন্সটাকে ক্লেম করতে হবে এই যে রিসিভ বিটিসিএস এখান থেকে ক্লেম করতে হবে এখানে আপনি ক্লিক করলে এই রিসিভ বিটিসিএসে ক্লিক করলে আপনার যে ব্যালেন্সটা মাইন্ড হবে সেটা আপনার মেইন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে এই জায়গাতে যুক্ত হয়ে যাবে দেখতে পেয়েছেন আমারটা যুক্ত হয়ে গেছে তো এইটুকু হচ্ছে কাজ এই কাজটুকু করে আপনারা এই মাইনিংটা শুরু করে দিন এটা আগামী ডিসেম্বরে আমাদের খুব ভালো প্রফিট দেবে এবং এটা সম্পর্কে আপডেট আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিতে থাকবো যেমনটা আমি পাই নিয়ে আপনাদের সাথে সবসময় আছি এবং পাই সেল করা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে ভিডিওটা আপনার যদি উপকারে আসে এবং ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবেন তাহলে এই এই যে পরিশ্রম করে ভিডিওটা তৈরি করছি একটু হলেও সেখানে প্রশান্তি পাবো তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে মেইন যে আলোচনা আমাদের পায়ের ব্যাপারে সেখানে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার মেইন নেটে কেন আমার যে ব্যালেন্সটা আছে সেটা আসেনি আমি মাইগ্রেশন করেছি কিন্তু ব্যালেন্সটা কেন আসেনি এখানে প্রথমত আপনি যখন আপনার ওয়ালেটে লগ করছেন ব্যালেন্সটা দেখার জন্য তখন প্রথমেই কিন্তু এটা আমি আমার গত ভিডিওতেও দেখিয়েছি তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে বাই ডিফল্ট টেস্টনেট সিলেক্ট করা থাকে হতে পারে যে আপনার এখানে টেস্টনেট সিলেক্ট করা থাকছে আপনি এখানে ব্যালেন্সটা দেখে মনে করছেন যে আপনার পাই আসেনি এখানে আপনাকে যেটা করতে হবে এই যে পাইটেসনেট যেখানে লেখা আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে মেইন নেট সিলেক্ট করে নিতে হবে মেইন নেট সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো আছে এই গেল একটা কারণ দ্বিতীয় কারণ হতে পারে সেটা দেখার জন্য আমরা একটু পাই যে অ্যাপস আছে আমাদের সেটার মধ্যে চলে যাব মাইনিং অ্যাপস আপনার ব্যালেন্স গেল কি গেল না সেটা দেখার জন্য আগে আপনাকে চেক করতে হবে আপনার যে মাইগ্রেশন সেটা হলো কি না তার জন্য আমরা মেইন নেটে যাব আপনি যখন মাইগ্রেশন করে ফেলেছেন বলে আপনি মনে করছেন মাইগ্রেশনটা ঠিকঠাক হয়েছে বলে মনে করছেন তখন আরও একবার রিচেক করবেন তার জন্য মেইন নেটে গিয়ে মেইন নেট চেক লিস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল করে গিয়ে দেখবেন যে মাইগ্রেশন যেখানে ছিল যেখান থেকে আপনি মাইগ্রেশন করেছিলেন সেই জায়গাটাতে গ্রিন টিক হয়েছে কিনা এবং ঘরটা যে ফাঁকা ঘরটা ছিল সেটা গ্রিন হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তাহলে ঠিক আছে আপনার মাইগ্রেশনটা হয়ে কমপ্লিট হয়েছে এবং এখান থেকে অবশ্যই আপনার এখন ব্যালেন্সটা আপনার ওয়ালেটে চলে যাবে আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আবারও মাইগ্রেশন করে নিতে পারেন কিভাবে মাইগ্রেশন করবেন সেটার ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমি আই লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে মাইগ্রেশনটা করে নেবেন এই দুইটা কারণের জন্য আপনার ব্যালেন্স ব্ল্যাঙ্ক দেখাতে পারে তারপরও এই দুইটা যদি ঠিকঠাক থাকে তখন যদি আপনি দেখেন যে আপনার ব্যালেন্স ব্ল্যাঙ্ক আছে এখানে আপনার চিন্তার কিছু নেই এখানে আপনার ব্যালেন্সটা চলে আসবে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে যে চোদ্দো দিন এখানে লক আপ থাকে ওই চোদ্দো দিনের একদিন থাকতে হলেও আপনার ব্যালেন্সটা আপনার ওয়ালেটে চলে আসবে এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই আপনার যেটুকু কাজ আপনি করে ফেলেছেন বাকিটা কোর টিম বুঝবে আপনার অ্যাসেট আপনি অবশ্যই অবশ্যই পাবেন চলে যাচ্ছি নেক্সট সমস্যায় নেক্সট সমস্যাটা হচ্ছে আমার রেফারেল টিমের যে রিওয়ার্ডটা আমি পাবো আমি যদি তাদের কেওয়াইসি কমপ্লিট হওয়ার আগে মাইগ্রেশন করে ফেলি তাহলে আমার যে রিওয়ার্ডটা এটা আমার ওয়ালেটে অটোমেটিক্যালি চলে যাবে নাকি যাবে না এটার দেখতে গেলে আমাদের একটু আবার পাই অ্যাপসের মধ্যে ফিরে যেতে হবে পাই অ্যাপসের মধ্যে গিয়ে একেবারে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে নতুন একটা আর্টিকেল এখানে দেওয়া হয়েছে মাইগ্রেশন ডিটেলস আমরা এটার মধ্যে একটু যাব দেখি এখানে তারা এই বিষয়ে আমাদেরকে কোনো হিন্টস দিয়েছে নাকি মাইগ্রেশন ডিটেলসের মধ্যে তারা একটা অপশন রেখেছে সেটা হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স এই জায়গাটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি তাহলে আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে এখানে তারা বলেছে the following portion of your Pi mobile balance will constitute your transferable balance eligible for the migration to mainnet keep in mind that any remaining or newly acquired transferable balance will continue to be migrated after the first migration because the network will continue to have a cadence of automatic ongoing migrations later bolo se apnar joto eligible Pi hobe সেগুলো সব প্রথম মাইগ্রেশনের পরে অটোমেটিক মাইগ্রেশন হবে এটা নিয়ে চিন্তার কিছু নেই আপনি প্রথম মাইগ্রেশনটা ম্যানুয়ালি নিজে নিজে করবেন দেন এরপরে আপনার যত পাই আপনার মাইনিং করে আপনি ইনকাম করেন রেফারেল টিম থেকে ইনকাম করেন যেভাবে ইনকাম করেন যত পাই অ্যাভেলেবেল হবে সব কিন্তু আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি মাইগ্রেশন হবে অর্থাৎ চলে যাবে তো এই সবের মধ্যে কি কি আছে সেটাও তারা এখানে স্পেসিফিকেশন করেছে বলেছে self mine Pi which acquires when you mined by yourself based on the base mining rate at the time of the mining session mining সেশনে আপনি আপনার যে মাইনিং রেট আছে সেটা অনুযায়ী যে পাইটা মাইনিং করেছেন সেটা portion of the security circle rewards that are attribute adaptable to KYC pioneers in your security circle বলেছে আপনার সিকিউরিটি সার্কেলে যারা কেওয়াইসি করেছে তাদের থেকে আপনি যে রিওয়ার্ডটা পেয়েছেন সেই Pi rewards from app use app ইউজের জন্য যে রিওয়ার্ডটা পেয়েছেন নুড অপারেশন অন্য কোনো কাজের জন্য আর লক আপ লক আপ থেকে আপনি যে রিওয়ার্ডটা পেয়েছেন এই সবগুলোই এই অটোমেটিক্যালি মাইগ্রেশন হয়ে আপনার ওয়ালেটে চলে যাবে সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে কেওয়াইসি করুন মাইগ্রেশন করুন আর কিচ্ছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না সময় লাগুক অনেক সময় রয়েছে আশা করা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত এই কেওয়াইসি প্রসেস মাইগ্রেশন প্রসেস চলবে সেই পর্যন্ত আপনার পাই আপনার যে ব্যালেন্স সেটা নিশ্চিত আপনার ওয়ালেটে চলে আসবে যদি আপনি ভুল না করেন আর ভুল করতে না চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো অবশ্যই আগে দেখে নেবেন দেন হচ্ছে কাজ করবেন না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি সেখানে নিজে প্র্যাকটিক্যালি এই কাজগুলোতে অ্যাটেন্ড করেছি যখন তখন ভিডিও রেকর্ড করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি তাই সে ওই ভিডিওগুলো না দেখে কাজে জয়েন্ট না করার জন্য বিশেষ অনুরোধ থাকলো তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি ভুল না হয় তাহলে অবশ্যই আপনার ব্যালেন্স আপনি পাবেন আপনার অ্যাসেট আপনি পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন